হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তিনটা পার্ট করব এই ভিডিওটা একটা পার্টে পাই সংক্রান্ত আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এক পায়ের যে ওয়ালেট আছে এই ওয়ালেট সংক্রান্ত একটা আলোচনা করব আর দুই নাম্বার পার্টে কামিং চ্যাটের একটা আপডেট এটাও আপনাদের প্রশ্নের ভিত্তিতে করা কামিং চ্যাটের যে কেসেক্স মাইনিংটা রয়েছে মাইনিং সংক্রান্ত আর তিন নম্বর হচ্ছে একটা এয়ারড্রপ শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমার টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে বেশ কিছু এয়ারড্রপ শেয়ার করেছি এছাড়াও ভিডিওতেও বেশ কিছু এয়ার এয়ারড্রপ আপনারা পেয়েছেন এবং অনেকে জয়েন করেছেন সেখান থেকে অনেকে পেমেন্টও পেয়েছেন স্ক্রিনশট দিয়েছেন ভালো লেগেছে এইসব এয়ারড্রপ শেয়ার করার কারণ হচ্ছে যারা মনে করছেন যে আমি অনলাইন থেকে ইনকাম করব এবং ক্রিপ্টোর প্রতি আমি ইন্টারেস্টেড কিন্তু এই মুহূর্তে আমি ইনভেস্টমেন্টে যেতে চাই না বা ইনভেস্টমেন্ট করার সামর্থ্য নেই তাহলে আপনি আপনার জন্য পরামর্শ হচ্ছে র্যান্ডম এয়ারড্রপে জয়েন করতে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আমার টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকুন কারণ আমি রিসার্চ করে অ্যাটলিস্ট উইথড্র দিচ্ছে দিচ্ছে না এই রকম কোনো এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করি না ঠিক যে এয়ারড্রপটা থেকে আমি পেমেন্ট পাই সেই এয়ারড্রপটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এবং যদি কখনও পেমেন্ট এখনও পাইনি এরকম এয়ারড্রপ শেয়ার করে থাকি সেটা তো সম্ভাবনা থাকে পেমেন্ট করার সেটা আমি লিখে দিই যেটা আমি এখনও পেমেন্ট পাইনি আপনারা চাইলে জয়েন করতে পারেন তো এক মাস দুই মাস লেগে থাকুন আশা করছি যে এই সময়ের মধ্যেই আপনার মোটামুটি একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে যেটাতে আপনি অনলাইন ইনকামের প্রতি খুশি হতে পারবেন এমনকি আপনি চাইলে এখান থেকে এই ছোট্ট ছোট আপনার প্রফিটটা দিয়ে ট্রেডিংয়েও যেতে পারবেন ক্রিপ্টো ট্রেডিংয়েও যেতে পারবেন সেই রকম একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে এয়ারড্রপ অবহেলা করবেন না হেলা করবেন না এয়ারড্রপে যুক্ত হতে থাকুন একটা সময় প্রফিট নিজেই দেখতে পাবেন তখন আমাদেরকে রিভিউ দিয়েও জানাতে পারবেন আর আপনি যদি প্রফিটেবল হন তখনই আমাদের এই ভিডিও তৈরি করা আমাদের এয়ারড্রপ শেয়ার করার সফলতা এই এয়ারড্রপে যদি আপনি মনে করেন যে আমি ইনভেস্টমেন্ট ছাড়া ক্রিপ্টোতে ঢুকবো তাহলে প্রথম পদক্ষেপই এয়ারড্রপ কোনো সন্দেহ নেই কোনো এখানে বিকল্প কিছু চিন্তা করার সুযোগ নেই তাই এয়ারড্রপগুলো দেখার সাথে সাথে জয়েন করুন জয়েন করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে অবশ্যই যুক্ত থাকুন সেখানে আমি সবসময় শেয়ার করি এয়ারড্রপগুলো টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতেও ভুলবেন না এবং ভিডিও ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিতে কয়েক এন্ড মাত্র সময় লাগে যদি আপনারা একটা লাইক ভিডিওতে না দেন তাহলে কিভাবে আগ্রহ পাবো বলেন কিভাবে আপনাদের জন্য এত কষ্ট করে রিসার্চ করব একটা ভিডিও তৈরি করব অবশ্যই সেখান থেকে আমার কিছু পাওয়ার আশা থাকাটা অনৈতিক নয় তাই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করতেই পারি তো আর কথা নয় চলে যাই মূল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাইয়ের যে ব্রাউজারটা রয়েছে ব্রাউজারটা ওপেন করে রেখেছি এই ব্রাউজারে আপনারা যারা পাই নিয়ে নাড়াচাড়া করছেন পাই মাইনিং করছেন ইতিমধ্যে আমি ধরে নিচ্ছি যে আপনারা ব্রাউজার ডাউনলোড করে ফেলেছেন এবং পাই ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছেন আপনারা যখন পাই ব্রাউজারটা ওপেন করবেন তখন ঠিক স্ক্রিনের মতো একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আজকে আমরা কথা বলবো ওয়ালেট নিয়ে এই ওয়ালেট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন অনেকের ওয়ালেটে দেড়শো পায়ের মতো দেখা যাচ্ছে জানতে চেয়েছেন এটা কি এটা অনেকেই জানেন আমি জানি যারা জানেন খুবই ভালো যারা জানেন না এরকম থাকতেই পারেন যারা জানেন না আমার সেই সব দর্শক বন্ধুদের আমি আজকে দেখিয়ে দেবো যে সেটা কি এবং সেই সাথে সাথে আমি দেখিয়ে দেবো যে ওয়ালেট দুই ধরনের ওয়ালেট সেখানে আছে দুই ধরনের ওয়ালেটটা কি কি তো তার জন্যে আমরা এই যে যেটা আমি ঘিরে দিয়েছি লাল চিহ্ন দিয়ে লাল বৃত্ত দিয়ে ঘিরে দিয়েছি এইটাতে ক্লিক করব ওয়ালেট ডট পাই এখানে ক্লিক করলে আমাদের ওয়ালেটে আমাদেরকে নিয়ে যাবে এবং এখানে আমরা পাসফ্রেজ দিয়ে আমাদের যে পাইয়ের যে যখন আমরা ওয়ালেট ক্রিয়েট করেছিলাম তখন আমাদের যে পাসফ্রেজ ছিল সেই পাসফ্রেজ দিয়ে আমরা হচ্ছে এখানে আনলক করব আমাদের ওয়ালেটের মধ্যে ঢুকবো এইটা আমি স্কিপ করে ঢুকবো তার কারণ হচ্ছে এই পাসফ্রেজটা আমরা কেউই কারোর সাথে কখনো শেয়ার করবো না আপনিও করবেন না আর এটাকে হারিয়েও ফেলবেন না কারণ এই জিনিসটা শুধুমাত্র আপনার কাছে ছাড়া আর কারো কাছে নেই পায়ের কাছেও নেই পায়ের কোড টিমের কাছে নেই এটা যদি ইনকেস আপনার হারিয়ে যায় এটা রিকভার করার কোনো পদ্ধতি নেই আর অন্য কারোর কাছে দিলে যে কেউ আপনার ওয়ালেটে অ্যাক্সেস করতে পারবে এবং আপনার অ্যাসেটটা সেখান থেকে চুরি করে নিতে পারবে তাই আমি এটাকে স্কিপ করছি এখান থেকে আমরা এখানে আমি তারা স্কিপ করার আগে একটু দেখিয়ে দিই এখানে পাসপ্রেসটা জাস্ট যেখানে সেভ করা হচ্ছে সেখান থেকে কপি করে এনে পেস্ট করব দেন আনলক উইথ পাসপ্রেস এই লেখাটাতে ক্লিক করলেই আমরা আমাদের ওয়ালেটে চলে যাব তো আমি ওয়ালেটে ঢোকার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যখন আপনাদের ওয়ালেটে চলে আসছেন ওয়ালেটে আপনারা পাসফ্রেজ দিয়ে আনলক করার পরে যখন আপনাদের ওয়ালেটে আপনাদেরকে নিয়ে আসছে এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ালেটে একশো পঞ্চাশটা পাই আছে এখন প্রশ্ন হলো আমি তো এখনও কেওয়াইসি কমপ্লিট করিনি তাহলে আমার এখানে একশো পঞ্চাশ পাই কী করে আসলো এটা সেল করতে পারবো কি না এই যে যে পাইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটু খেয়াল করে করলে আপনারা দেখতে পাবেন এটা লেখা আছে টেস্ট পাই আর উপরের দিকে যদি একটু খেয়াল করেন এখানে লেখা আছে পাই টেস্টনেট এটা হচ্ছে আপনার টেস্টনেট অ্যাকাউন্ট এই যে যে পাইটা আপনাকে দিয়েছে যে এখানে যে একশো পঞ্চাশটা পাই আপনি দেখতে পাচ্ছেন এটা জাস্ট আপনাকে টেস্ট করার জন্য দিয়েছে একটু নিচে যদি আমরা একেবারে নিচে লেখাটার দিকে খেয়াল করি এখানে একটা ইম্পর্টেন্ট নোট হিসাবে একটা লেখা তারা দিয়ে দিয়েছে বলেছে test Pi is not real Pi that you have mined through the Pi app বলছে টেস্ট পাই যেটা এটা আসল পাই না যেটা আপনি পাই অ্যাপের মধ্যে মাইন করেছেন test Pi is solely for the purpose of testing transactions on the Pi testnet and does not contain any value বলেছে এইটা এই পাইটা শুধুমাত্র আপনি কিভাবে পাই সেন্ড করবেন রিসিভ করবেন যখন আপনি আপনার আসল পাই পাবেন সেইটা কিভাবে এটা অন্যের অ্যাকাউন্টে পাঠাবেন সেইটা জাস্ট টেস্ট করার জন্য দেওয়া হয়েছে এটার কোনো মূল্য নেই the Pi testnet will be periodically rest as part of the testing which will also rest your test Pi balance বলেছে যে এই যে পাই ব্যালেন্সটা আছে এটা দিয়ে জাস্ট আপনি অন্যকে সেন্ড করতে পারবেন অন্য সবার অ্যাকাউন্টে আছে সবাই ও যে কেউ যে ওয়ালেটে ওয়ালেট ক্রিয়েট করেছে সেই এই পাইটা পেয়েছে সে আপনাকে পাঠাতে পারবে আপনি তাকে পাঠাতে পারবেন এখান থেকে আপনারা শিখতে পারবেন কি করে আপনারা পাই সেন্ড রিসিভ করবেন তার জন্যে শেখার জন্যে আপনাদেরকে এই যে সেন্ড বাটনে ক্লিক করতে হবে সেন্ড বাটনে ক্লিক করে দিলে আপনি যাকে পাঠাতে চান তার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে উপরে এই জায়গাটাতে তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন তার একটা অ্যাড্রেস আছে এখানে কত পাই সেন্ড করতে চান সেটা দিতে দিতে পারবেন তারপর দেখাবে এখানে ফি কত কাটবে সেটা আর জাস্ট সেন্ডে ক্লিক করার পরে আপনার পাইটা তার ওয়ালেটে সেন্ড হয়ে যাবে তবে যখন সেন্ড হবে তো আপনি যে ওয়ালেটে পাঠালেন সেই ওয়ালেটে যদি আপনি সেন্ড করার আগে একশো ছিল আপনি পাঁচটা পাঠালেন আপনি পাঠানোর পরে একশো দেখাবে কিন্তু এটা কোনো ভ্যালু নেই এই পাইটা কোনো ভ্যালু নেই কখনও হবে না এটা নিশ্চিন্ত আপনি একশো পঞ্চাশই কাউকে পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা রেখে দেওয়ার কোনো অর্থ নেই এইটার কোনো ভ্যালু কখনও হবে না এরপরে আপনি কি করে রিসিভ করবেন পাই আপনি মনে করেন অন্য কেউ আপনাকে পাঠাবে তার জন্যে আমাদের এই যে রিসিভ বাটনটা আছে এই রিসিভ বাটনটা এই রিসিভ বাটনটাতে ক্লিক করার পরে আপনার এই যে অ্যাড্রেসটা একটা অ্যাড্রেস আপনাকে এখান থেকে দিয়ে দিবে এই অ্যাড্রেসটা এটা আপনি এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এবং তাকে যে কোনো মাধ্যমে আপনি সেন্ড করে দিতে পারবেন সে আপনাকে অ্যাড্রেসটা বসিয়ে অ্যামাউন্ট বসিয়ে সেন্ড করতে পারবে এইটা মানে প্রয়োজনীয় না হলে পাইক টিম এই সিস্টেমটা দিত না আপনারা এটা প্র্যাকটিস করতে থাকুন এটা কোনোভাবেই অর্থহীন মনে করার দরকার নেই দুই একটা পাই করে দুই পাঁচটা পাই করে একজন আরেকজনকে পাঠান আরেকজন থেকে রিসিভ করুন প্র্যাকটিস করতে থাকুন এটা একসময় কাজে লাগবে এবং অনেক ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করবে আর আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলতে চাই পায়ের এটা হচ্ছে টেস্ট নেট পায়ের মেইন নেট এখানে অ্যাক্টিভ হয়ে আছে এখানে উপরে আমরা যেখানে পায়ে টেস্ট নেট লেখাটা দেখতে পাচ্ছি এই জায়গাতে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখন টেস্ট নেটে আছি উপরে মেইন নেট মেইন নেটে ক্লিক করলে এটা একটু লোড হবে দেখুন দেখুন লোড হওয়ার পরে কি দেখায় এখানেও সেম অপশন দেখাচ্ছে আমি একটু আগে আপনাদেরকে টেস্ট নেটের যে অপশনগুলো দেখালাম সেন্ড রিসিভ ওয়ালেট ব্যালেন্স এগুলো সেম কিন্তু এখানে জিরো যখন আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন আপনার কেওয়াইসি যখন অ্যাপ্রুভ হবে তখন আপনার যে পাইগুলো আছে যেটা আপনি মাইন করেছেন সেই পাইগুলো আপনার এই ওয়ালেটে চলে আসবে তখন আপনি এখান থেকে ঠিক একই সিস্টেমে যেভাবে আমরা টেস্ট নেটে সেন্ড করছি রিসিভ করছি একই সিস্টেমে সেন্ড রিসিভ করতে পারবেন তো এই জন্যেই আমাদেরকে এখন প্র্যাকটিস করা দরকার টেস্ট নেটে আপনারা এখন থেকেই যখন ভিডিও দেখলেন এখনও যারা এটাকে টেস্ট করেননি একবারের জন্য তারা টেস্ট করা শুরু করুন এবং আপনি যদি ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকেন পায়ের এই ওয়ালেটের এই সিস্টেমটা যদি ফার্স্ট টাইম দেখে থাকেন এবং আপনি যদি এই ভিডিওটা দেখার পরের থেকেই প্র্যাকটিস করাটা শুরু করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আপনাদেরকে কিছুটা উপকার করতে পারছি এটা জানলে ভালো লাগবে তো পাই সম্পর্কিত ভিডিও এই পর্যন্ত এরপরে আমরা চলে যাব কামিং চ্যাটের একটা আপডেট এটাও আপনাদের প্রশ্নের ভিত্তিতে করা এটা হচ্ছে কামিং চ্যাটের যে কেএসএক্স মাইনিং ছিল আমি প্রথমে বলেছি সেই মাইনিং এখন বন্ধ আছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য কামিং জেটের অফিসিয়াল অ্যাপস থেকেই দিতে চাই আমি যে তথ্যটা এখন আপনাদের সাথে শেয়ার করব এটা আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা পাবেন এই ইনফরমেশনটা তার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে মেটা এই যে নিচে যে মেটা লেখাটা আছে এই মেটা লেখাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে একেবারে ফার্স্ট অপশন যেটা বুলেটিন বোর্ড এই বুলেটিন বোর্ডে ক্লিক করতে হবে বুলেটিন বোর্ডে ক্লিক করলে আমাদেরকে কিছু বুলেটিন দেখাবে আমাদের আজকের আপডেটটা সেখানে রয়েছে দেখুন এখানে বর্তমানে দুইটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা দেখব second round of mining ends second round of mining ends এটা প্রথম রাউন্ডের যে আপনার আপনি যেটা মাইনিং করেছিলেন সেটা আপনার ওয়ালেটে যুক্ত হয়ে গিয়েছে আপনার ওয়ালেটের মধ্যে চলে গিয়েছে আপনার সেই কে সিক্সটা এবং সেকেন্ড রাউন্ড শেষ হয়েছে সেকেন্ড রাউন্ডের যে আপনার যে কে সিক্সটা আছে সেটাও ওয়ালেটে চলে যাবে এবং পরবর্তী রাউন্ড এটা শেষ হলো কিনা অনেকে প্রশ্ন করেছেন যে মাইনিং কি বন্ধ হয়ে গেল কিনা মাইনিং এখন হচ্ছে না মাইনিং বাটনে ক্লিক করলে মাইনিং চালু হচ্ছে না দেখাচ্ছে মাইনিং আপগ্রেডেড এইরকম একটা মেসেজ নিচে শো করছে আপনারা অনেকে দেখেছেন কেন হচ্ছে না এবং আবার চালু হবে কি না সেটা নিচে তারা স্পষ্ট করে দিয়েছে বলেছে the second round of mining is ended and third round of mining will start in the second week of April অর্থাৎ আজকে যখন ভিডিও এডিট করছি তখন প্রায় সেকেন্ড উইক চলে এসেছে এটা হচ্ছে সানডে থেকে সেকেন্ড রাউন্ড মানে সরি সেকেন্ড উইক ধরা হয় সানডে থেকে তো আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে মধ্যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি আবার কেসেক্সের যে মাইনিং ছিল সেটা শুরু হয়ে যাবে এবং আমরা দ্বিতীয় রাউন্ডে যারা মাইনিং করেছি যে অ্যাসেটটা মাইনিং করেছি যে পরিমাণ মাইনিং করেছি সেটাও আমাদের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই কেসেক্স মাইনিং আবার আমরা পাবো তো এই হচ্ছে আপনাদের প্রশ্নের ভিত্তিতে কামিং চ্যাটের আপডেট এছাড়া কামিং চ্যাটের কোনো গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে মোবাইল ইউজারদের জন্য নেই পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে তার জন্যে প্রথমে পেতে চোখ রাখতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এবং আমাকে টুইটারে ফলো করে রাখতে পারেন সেখানেও আপডেটটা পেয়ে যাবেন ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানেও আমরা আপডেট দিয়ে থাকি আপনারা সেখানেও যুক্ত হয়ে থাকতে পারেন এগুলোর লিঙ্ক সব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন নেক্সট আমরা চলে যাব আমাদের আজকের যে আকর্ষণীয় এয়ারড্রপটা রয়েছে এই এয়ারড্রপে আমরা আমি আশা করছি আমার দর্শক বন্ধুরা সবাই এয়ারড্রপে জয়েন করবেন খুব অল্প সময়ের কাজ জয়েন করে রাখুন কখন কোনটায় কপাল খুলে যায় বলা যায় না তো চলুন কথা না বাড়িয়ে এয়ারড্রপে চলে যাই এই এয়ারড্রপটার লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে পাবেন এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব না ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এয়ারড্রপের লিঙ্ক শেয়ার করি না কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে ক্লিক করলে সেখানে এই এয়ারড্রপটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এই এয়ারড্রপটাতে যখন ক্লিক করবেন এটা হচ্ছে কুইন্ট এয়ারড্রপ এটার লিঙ্কে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক ডিসপ্লেতে আপনারা যেরকম একটা ইন্টারফেস দেখছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে টেলিগ্রামের টেলিগ্রামের এরকম একটা অ্যাকাউন্ট বা বট আপনাদের সামনে ওপেন ওপেন হবে ওপেন হওয়ার পরে জাস্ট নিচে এখানে যে স্টার্ট লেখা আছে এই স্টার্ট লেখাটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিতে হবে আমি স্টার্টে ক্লিক করে দিলাম আমি একেবারে ফার্স্ট টু লাস্ট কিভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখুন একটা ক্যাপচা এসেছে এই ক্যাপচাটাকে ভালোভাবে বোঝা যাচ্ছে না বোঝার জন্য এইটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখন বোঝা যাচ্ছে X capital letter H capital letter Q small letter E ঠিক যেভাবে আছে এভাবে আমাদেরকে দিতে হবে ক্যাপিটাল এবং স্মল লেটার মিলিয়ে আপনার বুঝে নিতে হবে কোনটা কি আছে এখানে আমি ধরে নিচ্ছি যে আমাকে প্রথমে দিয়েছে small letter X then capital letter H then capital letter Q then small letter E e। দেখি এটাকে সেন্ড করে ভুল বলে না ঠিক বলে হ্যাঁ এটা আমার ঠিক হয়েছে এবং এইখানে ড্রপটার বিস্তারিত দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে একটু বলছি আপনারা কি কাজ করলে কি পাবেন প্রথমে বলেছে we welcome you to participate in our premium bot আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে দেন বলেছে please perform the required task and earn rewards in USDT বলেছে যে আপনি যে টাস্কগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলোতে অংশগ্রহণ করুন এবং ইউএসডিটি আর্ন করুন টোটাল রিওয়ার্ডস বলেছে বারো হাজার ইউএসডিটি অর্থাৎ বারো হাজার ইউএসডিটি সমমান টোকেন কুইন টোকেন এটা আমাদেরকে দেওয়া হবে এখানে যারা এই টাস্কগুলোতে অংশগ্রহণ করবে তো এখানে নিচে আরও বিভিন্ন কিছু দিয়েছে কুইন্ট যে টোকেনটা রয়েছে Quint is revolutionary new token the connects to metaverse to the real world blah blah blah আমরা এগুলোতে যাচ্ছি না এটা একটা টোকেন নতুন টোকেন যেটা লঞ্চ করতে যাচ্ছে তবে প্রজেক্টটা খুবই ভালো নিচে দিয়েছে airdrop will end on April ten two two অর্থাৎ এপ্রিলের দশ তারিখে এয়ারড্রপ শেষ হবে and six hundred ten random lucky participants will be rewarded এবং পুরস্কার দেওয়া হবে ছয়শো দশ যারা লাকি উইনার যারা থাকবে এখানে লাকি উইনার হতে গেলে আপনাকে রেফার করতে হবে আর টপ টেন রেফারের মধ্যে থাকলে আপনি একশো ইউএসডিটি পাবেন এবং প্লাস ফাইভ ই গিফট পাবেন টপ হান্ড্রেড যদি আপনি রেফারেল করে থাকেন যদি যারা রেফারেল করেছে তাদের মধ্যে আপনি যদি টপ হান্ড্রেডে থাকেন তাহলে আপনি পাবেন ফিফটি ইউএসডিটি এবং যদি যারা রেফারকারীদের মধ্যে যদি আপনি টপ পাঁচশোর মধ্যে থাকেন তাহলে পাবেন টেন ইউএসডিটি আর এমনি যারা র্যান্ডম র্যান্ডামলি ইউজ এই এয়ারড্রপটাতে জয়েন করবে তারা সে লটারির ভিত্তিতে অর্থাৎ তাদের মধ্যে থেকে লাকি ইউজার ভিত্তিতে এই যে টোটাল যে এয়ারড্রপের যে অ্যাসেটটা রয়েছে এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তো এটাতে খুবই খুবই ভালো প্রজেক্ট একটা এবং লেজিট প্রজেক্ট এখানে দেখুন তারা কবে কি লঞ্চ করবে সেটাও তারা লিখে দিয়েছে বলেছে presale begins on April seven মানে এপ্রিলের সাত তারিখে প্রিসেল শুরু হবে Quant launch is on PancakeSwap pancake শপে এপ্রিলের একুশ তারিখে এটা লিস্টেড হবে এবং আমরা যারা এখান থেকে টোকেনটা পাবো আমরা একুশ তারিখের পরে এটাকে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো বা যে কোনো টোকেনে আমাদের যেটা ভালো হয় বিএসএস যেটা আছে বাইন্যান্স স্মার্ট চেন সেটা তো আমরা কনভার্ট করে এখান থেকে উইথড্র করে নিতে পারবো এটা লক থাকবে না যারা পাবেন তারা সাথে সাথেই এটাতে এটার প্রফিটটা তুলে নিতে পারবেন তো এরপরে আর তেমন কিছু এখানে জানার নেই আপনারা যারা জয়েন করবেন আপনাদের সামনেও এরকম মেসেজটা দেখাবে আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনাকে জাস্ট এই যে নিচে জয়েন এয়ারড্রপ যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করে দিতে হবে এখানে আমরা জয়েন এয়ারড্রপ লেখাটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে কি কি কাজ করতে হবে আমাকে আমাদেরকে বলে দিয়েছে প্রথম জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল আচ্ছা আমরা টেলিগ্রাম চ্যানেল চ্যানেল লেখাটাতে ক্লিক করলাম দেন জয়েন জয়েন করার পরে back then Telegram group join করলাম ব্যাক করলাম বলেছে follow us on Twitter retweet and pin retweet the pin post and tag three friends তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে তো তাদের যে অ্যাকাউন্ট রয়েছে টুইটারে সেটাকে ফলো করতে হবে আগে তারপরে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে তাদের যে পিন পোস্টটা রয়েছে সেই পিন পোস্টে পোস্টটাকে রিটুইট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা তাদের অ্যাকাউন্টে চলে আসব অ্যাকাউন্টে আসার পরে এখানে জাস্ট ফলোতে ক্লিক করে দিব দেন নিচে এই যে পিন টুইট যেটা দেখাচ্ছে এখানে পিন টুইট লেখা আছে আপনারা দেখবেন উপরে একটু ছোট করে পিন টুইট লেখাটা আছে পিন টুইট এই জায়গাটাতে এই এই টুইটটাকে আমাকে আমাদেরকে রিটুইট করতে হবে তার জন্য এই রিটুইট বাটনে ক্লিক করে কোড রিটুইট তারপরে এখানে আমরা আমাদের তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করব আমি তিনজনকে ট্যাগ করে দিচ্ছি মনে রাখবেন ট্যাগ করার সময় ব্লু ব্যাজ দেওয়া কোনো অ্যাকাউন্টকে ট্যাগ করা যাবে না তাহলে টুইটার আপনার অ্যাকাউন্টটাকেই ব্যান করে দিবে আমি যাদের ব্লু ব্যাজ নেই এই রকম তিনটা অ্যাকাউন্টকে এখানে ট্যাগ করে দিচ্ছি ট্যাগ করে দিলাম ট্যাগ করে দেওয়ার পরে এটাকে জাস্ট রিটুইট করতে হবে রিটুইটে ক্লিক করতে হবে রিটুইটে ক্লিক করার পরে এটা রিটুইট হয়ে যাবে দেন ভিউতে ক্লিক করে আপনারা এখান থেকে এশিয়ার বাটনে ক্লিক করবেন করে কপি লিঙ্ক লিঙ্কটাতে কপি করে নেবেন কারণ হয়তো তাদের এখানে লিঙ্কটা আমাদের সাবমিট করতে হতে পারে দেন ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আমরা তাদের ফলো করব ইনস্টাগ্রাম ক্লিক করলাম ইনস্টাগ্রামে চলে যাচ্ছি তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ফলোতে ক্লিক করে দিব আচ্ছা ইনস্টাগ্রামের কাজ শেষ দেন আমরা ফেসবুকে তাদেরকে ফলো করব ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পরে তাদের ফেসবুক পেজটাকে আমরা এখান থেকে লাইক করে দিব লাইক করে দেওয়ার পরে আমরা আবার ফিরে যাব ফিরে যাওয়ার পরে তাদের যে ডিসকোড রয়েছে ডিসকোড অ্যাকাউন্টে যাব এবং ডিসকোডেও তাদেরকে ফলো করে দিব ডিসকোডে ফলো করে দিলাম ফলো করে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে সাবমিট মাই ডিটেলস আমাদের কাজ সব এখানে কমপ্লিট এখানে বলেছে যে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেটাতে জয়েন করেছেন কিনা আমরা ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দেওয়ার পরে বলেছে যে টুইটারে আমাদেরকে ফলো করেছেন কিনা করে থাকলে আপনার টুইটার যে লিঙ্কটা আছে সেটা দিন টুইটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি টুইটার লিঙ্ক দেওয়ার জন্য এই যে এখানে যে ফর্মেটটা দিয়েছে এস এটা আপনারা কপি করে নিতে পারেন আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে বসিয়ে জাস্ট শেষের যে ইউজার নেম লেখাটা আছে এখানে আপনার যে টুইটার ইউজার নেমটা রয়েছে সেটা দিয়ে দিবেন আমি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন এখানে টুইটার দেওয়া হয়ে গেল তারপরে বলেছে যে ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করছেন কিনা আমরা ইনস্টাগ্রামে যে আমাদের যে ইউজার নেমটা আছে একইভাবে লিঙ্কটাতে কপি করব এখানে যে লিঙ্কটা নিচে দেখা যাচ্ছে লিঙ্কটাকে কপি করে আমাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটাও এখানে দিয়ে দিব এই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করবেন না হলে পেমেন্ট পাবেন না আমি আমার ইয়ে, যে ইনস্টাগ্রাম ইউজার নেমটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি দেন ফেসবুকে আমাদের যে ইউজার নেমটা রয়েছে ফেসবুক ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি বা ফেসবুকের লিঙ্কটাকে কপি করে প্রোফাইল যে লিঙ্কটা সেটা আমরা এখানে এনে বসিয়ে দেবো লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করার পরে জাস্ট সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে এখানে বলেছে ডিসকোড ইউজার নেম আপনার ডিসকোড ইউজার নেমটা থাকবে ইউজার নেমে তারপরে হ্যাশট্যাগ দিয়ে একটা সংখ্যা থাকে ডিসকোড ইউজার ইউজার নেমে ডিসকোড ইউজার নেম কীভাবে দেখবেন আমি একটু দেখিয়ে দিই কারণ ডিসকোড হচ্ছে একটা অনেকের কাছে একটা নতুন মেসেজিং অ্যাপ সেটার কী করে ইউজার নেম বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার ডিসকোড অ্যাকাউন্টে আসার পরে ইউজার নেম বের করার জন্য নিচের দিকে একটু খেয়াল করবেন একদম নিচে ডান পাশে কোনায় ডিসকোডের লোগো সম্বলিত একটা সাইন এখানে আছে একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিলে উপরের দিকে আপনার যে ডিসকোড ইউজার নেমটা সেটা দেখতে পাবেন এই যে আপনার ইউজার নেম এবং হ্যাশট্যাগ দিয়ে যে সংখ্যাটা এইটাকে আমরা ওখানে বসিয়ে দেবো এখান থেকে যদি কপি করা সম্ভব হয় কপি করবেন আর কপি করা সম্ভব না হলে জাস্ট লিখে বসিয়ে দিতে হবে আমার এখানে কপি করা সম্ভব হচ্ছে না আমি এখানে লিখে দিব আমি চলে যাচ্ছি যেহেতু আমি আমার ডিসকোড ইউজার নেমটা দেখে নিয়েছি আমি চলে যাচ্ছি আবার টেলিগ্রাম বটে এখানে আমি আমার ইউজার নেমটা লিখে দিচ্ছি আপনারা একইভাবে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখান থেকে জাস্ট সেন্ড করবেন সেন্ড করার পরে বলেছে submit your BSC BEP twenty wallet address আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আমার যে বিইপি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস রয়েছে বাইন্যান্স স্মার্ট চেন সেটাকে কপি করে নিব কপি করে এখানে বসিয়ে দেব তার জন্যে আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটে চলে যেতে হবে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব এখানে স্মার্ট চেন রয়েছে স্মার্ট চেনে ক্লিক করব দেন রিসিভ then copy কপিতে ক্লিক করলে আমাদের যে বাইন্যান্স স্মার্ট চেনের যে অ্যাড্রেসটা রয়েছে এটা কপি হয়ে গেছে এটাকে আমরা এখানে পেস্ট করব দেন সেন্ড করব পেস্ট সেন্ড আমার যে ইয়েটা রয়েছে আমার যে ওয়ালেটটা রয়েছে সেটা তাদের কাছে চলে গেল এখন আমাকে বলেছে thank you for participating in our airdrop please do not leave any of our social media platform আমরা যেগুলোতে জয়েন করলাম তার একটাও একটাও থেকে এখনই বেরিয়ে আসা যাবে না এখনই সেগুলোকে আনফলো করা যাবে না কারণ তারা এগুলো চেক করবে চেক করে যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে রিওয়ার্ডটা পাবো এবং আপনি এখান থেকে এখন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে পারবেন ক্লিক করার পরে আপনি যেসব ডিটেলস দিয়েছেন সেগুলো চেক করতে পারবেন যদি মনে করেন এর মধ্যে কোনোটা ভুল হয়েছে সেটা কারেকশন করে দিতে পারবেন কারেকশন করে দিয়ে সুন্দর করে দিতে পারবেন আশা করছি আমার যারা দর্শক বন্ধু রয়েছে তারা ঠিকঠাকভাবে জয়েন করবেন কারণ আপনি যদি ঠিকভাবে জয়েন না করেন আর পরে আমাকে বলেন যে আমি তো উইড্র পাচ্ছি না তখন কিচ্ছু করার থাকবে না ইতিমধ্যে অনেকগুলো এয়ারড্রপে অনেকে পেমেন্ট পেয়েছেন এবং বেশ কয়েকজন মেসেজ করেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে উইড্র পাচ্ছি না কেন আপনি হয়তো ভাই ঠিকঠাক মতো কাজ করেননি সেই জন্য উইড্র পাননি তা না হলে অনেক অনেকে পেল আপনি কেন পেলেন না তো ঠিকঠাক মতো আপনারা অংশগ্রহণ করবেন ঠিক যেভাবে ভিডিওতে দেখালাম সেভাবে আর চ্যানেলের সাথে থাকবেন এরকম এয়ারড্রপ লেজিট এয়ারড্রপ এবং ভালো ভালো প্রজেক্টের যে এয়ারড্রপগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য কারণ আমরা আর শিবাইনু বেবিডগির মতো এয়ারড্রপ মিস করে এখন যেমন পস্তাচ্ছি এরকম পরে আর পস্তাতে চাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন